আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী টেকনাফে পানির বাম্পার ফলন হয়েছে বাজারে সন্তোষজনক দাম ও চাহিদা থাকায় পান চাষিদের মুখে হাসি ফুটেছে টেকনাফ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নাসিরউদ্দিন জানান চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় এক হাজার চল্লিশ হেক্টর জমিতে পানির চাষ হয়েছে এর মধ্যে পঁচিশ শতাংশ মিষ্টি পানির বরজ উপজেলার কয়েকজন পান চাষি বলেন চলতি মৌসুমে টেকনাফের পান চাষিরা সবচেয়ে বেশি মূল্য পেয়েছে বড় সাইজে বড় সাইজের প্রতি পানির বিনা সাত থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে ফলে পান চাষিরা ব্যয় মিটিয়ে দুই থেকে তিন গুণ লাভ পাচ্ছেন চলতি মৌসুমে পান চাষিরা পান চাষে অধিক লাভবান হওয়ায় অন্যান্য চাষিরা পান চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে জানান টেকনাফ উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন মুখে ভাত ও রন্ধন প্রদর্শনী বিষয়ক এক কর্মশালা আজ চকরি উপজেলা লক্ষারচর কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরি উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক খায়রুল আলম স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অভিভাবক কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিউনিটির সদস্য কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও মাল্টিপারপাস স্বাস্থ্য সেবকরা অংশ নেন প্রদর্শনীতে শিশুদের আবশ্যিকভাবে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর সুফল ভাত ও পুষ্টি রন্ধন প্রক্রিয়া এবং শিশু স্বাস্থ্য বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে ধারণা দেওয়া হয়েছে উখিয়ায় বড়ুর চাষাবাদে পাচিং পদ্ধতির ব্যবহার বাড়ছে জৈবিক উপায়ে রোগবালাই দমনে এটি বেশি কার্যকর তাই কৃষকদের মাঝে এই চাহিদা ব্যাপক কৃষি বিভাগ জানিয়েছে চলতি বড়ু মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ছয় হাজার পাঁচশো হেক্টর জমিতে বড়ু চাষাবাদ হয়েছে উখিয়া উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমেদ বলেন পাচিং পদ্ধতির মাধ্যমে কীটনাশক ছাড়াই রোগবালাই দমন করা সম্ভব এতে সময়ের অপচয় হয় না ও অর্থের সাশ্রয় হয় ধানের জমিতে গাছের ডাল অথবা ছোট কুটি পুঁতে দিয়ে প্রাচীন পদ্ধতি করা যায় বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝা একটি ট্রাক রেস্তোরাঁয় ঢুকে চাপা দিলে এক কৃষক নিহত হয় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এক তরুণ আজ সকালে চকরি উপজেলা আজিজনগর স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে নিহত কৃষক ওসমান গুনি চকরি উপজেলা হারবাং গয়ালমারা এলাকার নূর মোহাম্মদের ছেলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় কক্সবাজার গ্রামে পাথর বোঝায় ডাম্পার ট্রাকটি চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পূর্ব পাশে new highway restaurant and biryani হাউসের সামনে দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায় এতে হতাহতদের উদ্ধার করে চকরি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে কক্সবাজার উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গালিব সুলতান জুটি গতকাল ইন্ডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফাইনাল খেলায় তারা সাজ্জাদ শীতবাদ জুটিকে দুই এক সেটে হারিয়ে দেয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন গালিব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলেন এই আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে যারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাহিদুল্লাহ জাহেদ পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও মানি বিতরণ করা হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্ধ চাঁদের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা পনেরো মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ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 প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে